হ্যাঁ গাইস হোয়াটসঅ্যাপ ইটস মি এবার আপডেন ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে আমার চ্যানেলের জন্য ফার্স্ট টাইম কিয়ান ভিডিও করতে যাচ্ছি অনেকগুলো কমেন্ট আসছে মানে কোয়েশ্চেন আসছে আর এই অ্যানসারগুলো দিতে গেলে হয়তো আমার দাঁত ভেঙে যেতে পারে তার আগে আমি ইন্ট্রো থেকে ঘুরে আসি চলুন রায়না বিনা চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন and intro let's start so guys আজকে কি অন্য ভিডিও আমার চ্যানেলের জন্য ফার্স্ট টাইম এটা part one and one subscribe হয়ে গেলে পার্ট টু করবো এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না বাট আমার দিতে হবে তো আমি কোয়েশ্চেনে চলে যাই অ্যান্ড অ্যান্সারগুলো সবাইকে দেই তো চলুন ফার্স্ট কোয়েশ্চেন ঢাকা মিরপুর থেকে ইভান শাহ আকাশ তুমি কত বছর ধরে ইউটিউবিং করো আমি দু হাজার থেকে ছোট থেকে ভিডিও নিয়ে পড়ে আছি আর ফাইনালি আমি ইউটিউবিং শুরু করি দু হাজার কিন্তু রাহান অফ এন্টারটেনমেন্ট চ্যানেল আমার দু সালের জানুয়ারি মাসের দুই তারিখে খোলা নেক্সট কুমিল্লা থেকে হৃদয় আহমেদ ভাই লিখছেন প্রো গার্লফ্রেন্ড আছে নাকি তোমার কোনো অ্যান্সার নাই খুঁজতেছি যদি পাই তাহলে নেক্সট খোলা থেকে মেহেদি লিখছেন ফিউচার প্ল্যান কি bro future plan YouTubing and পাশাপাশি বিজনেস নেক্সট সবাই চিনেন সবাই জানেন আবু ইউসুফ অবি ভাই সে মালদ্বীপ থাকে এখন সে বাংলাদেশের কুমিল্লাতে আছে এবং আমি তার কাছে যেতে চাইছিলাম প্রায় রেডি ছিলাম বাট কোভিড নাইন্টির জন্য আমি আর যেতে পারলাম না তো সে আমাকে লিখছেন ফার্স্ট বলবো নিজের দিকে একটু খেয়াল রেখো বর্তমান অবস্থা অনেক খারাপ ফ্যামিলি অ্যান্ড মা বাবাকেও সময় একটু সাবধানে থাকতে বলিও thank you so much Yusuf ভাই পরবর্তীতে সে প্রশ্ন করছে তোমার ইউটিউব ইনকাম কত ওই ইউটিউবের ইনকাম দিয়ে জিএফকে কয়টা মোবাইল কিনে দিছো no no no no first বলবো আমার ইউটিউবে এখনো মনিটাইজেশন হয় নাই আমার ইউটিউব চ্যানেল থেকে এখনো ইনকাম হয় না মনিটাইজেশন এখনো হয় নাই বাট আমি আমার ইনকামটা করি ভিডিও এডিটিং থেকে এবং অন্য চ্যানেলের পোস্ট প্রোডাকশন বা ডিরেকশন এগুলো যদি কোনো কাজ করি বা যদি এডিটিং এর কিছু কাজ করি আমার ইনকামটা এখানে বাট আমি এখনো আমার চ্যানেলে মনিটাইজেশন এনাবেল করে টাকা দিয়ে টাকার সিনেমিনি করতে পারি না তো ইনকাম যেহেতু হয় নাই সেহেতু ফোন ফোন এখনো কিনে দিই নাই বাট আমি একটা কথা বলে রাখলাম আমার ইউটিউবের ফার্স্ট ইনকাম দিয়ে আমার যদি তখন গার্লফ্রেন্ড থাকে তাহলে আমি তাকে একটা আইফোন গিফট করবো ইসলাম আসিফ ভাই লিখছেন ভাইয়া ইউটিউবে কেন ঢুকছো আর তোমার লক্ষ্য কি ব্রো আমি ইউটিউবে ঢুকছি আমার ফিউচার প্ল্যান নিয়ে ভালো একটা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য সবাইকে ভালোবাসে এবং যত ফ্যান্স ফলোয়ার যারা আছেন প্রত্যেকটা মানুষকে ভালোবেসে সবাইকে সাথে রেখে কাজ করব এটা আমার ইউটিউব লক্ষ্য রাজশাহী থেকে সুলতানুল আরেফিন লিখছেন ব্রো ইউটিউব নিয়ে ফিউচারের টার্গেট কি ভিডিও বানাইতে গিয়ে কি কখনো স্পন্সার পাইছো হ্যাঁ ইউটিউবে আমার ফিউচার টার্গেট হলো আমি ভালো একটা প্ল্যাটফর্মে যাব এটা আমার ফিউচার টার্গেট এবং আমি জানি অনেক দূর আসছি এবং আরো অনেক দূর যেতে হবে আমার এখন যত ফ্যান্স আছে তাদেরকে জানাই লাভ ইউ সো মাচ কারণ তাদের সাপোর্ট এবং তাদের এই সাবস্ক্রাইব ক্লিকের জন্য আজকে আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি সো এত মানুষ আমাকে চিনে so thank you so much সবাইকে আর নেক্সট বলবো ভিডিও বানাইতে বানাইতে স্পন্সর পাইছি কিনা হ্যাঁ আমি স্পন্সর পাইছি বাট আমি স্পন্সর নিয়ে এখন কাজ করতে চাচ্ছি না কারণ স্পন্সর যদি এখন কাজ করি তাহলে ওই স্পন্সরের কোনো ভ্যালু আমার আসবে না স্পন্সর নিয়ে কাজ করব আমার ইউটিউব চ্যানেলে টেন কে সাবস্ক্রাইব করে সো ঢাকা মিরপুর এগারো থেকে ইভান শাহ আকাশ কলেজা তুমি যে ইউটিউব ইনকাম করো ওই টাকা দিয়ে তুমি কি করো হ্যাঁ আমি ফার্স্টে বলছি এবং আবারও বলবো যে ইউটিউবে আমার তেমন করে ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অ্যানাবল নাই আমি ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করি না বাট আমি পোস্ট প্রোডাকশন এবং ডিরেকশন এবং ভিডিও এডিটিং অন্য চ্যানেলের কাজ করে ওইখান থেকে আমার ইনকামটা আসে এবং ইউটিউব চ্যানেলে আমার এখন মনিটাইজেশন অ্যানাবল হয় নাই আমি অনেকবার বলছি এবং অনেকে আমাকে জানেন এবং অনেকে আমাকে যারা চিনেন আমি সবাইকে বলছি যে আমি কারোর মেসেজ এবং কারোর কমেন্ট বলেন কারোর প্রশ্ন বলেন আমি কোনোটাই ইগনোর করবো না প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো তো নেক্সট হয়ে যাবো খুলনার মেহেদি হাসানের মেডিয়েশন লিখছেন ভাই তোমার ফ্যামিলি নিয়ে কিছু বলো ফ্যামিলি সবাই কেমন আছে হ্যাঁ লাস্টেরটা আগে বলবো ফ্যামিলি সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আর ফ্যামিলি নিয়ে বলার মতন তেমন কিছু নাই ফ্যামিলি মেম্বার কজন আমি এটা বলতেছি আমার ফ্যামিলিতে আমি সবার বড় আমার আব্বু আম্মু এবং আমার একটা বোন আছে এবং ছোট্ট একটা ভাই আছে নেক্সট আমাকে প্রশ্ন করছেন নজরুল্লাহ ইসলাম নজরুল্লাহ ইসলাম বলছে তোমার ফেভারিট ইউটিউবারকে নিয়ে কিছু বলো রাকিব আফ্রিদি প্রত্যয়দের তোমার কেমন লাগে ফার্স্ট অফ বলবো আমার ইউটিউবাররা মানে ইউটিউবারদের মধ্যে আমি তৈরি আফ্রিদি ব্রোকে খুবই লাভ করি এবং তৈরি আফ্রিদি ব্রোকে আমি প্রচন্ড পরিমাণে সাপোর্ট করি আর আফ্রিদি ব্রো ফার্স্ট এবং সেকেন্ডে যদি বলা হয় তাহলে রাকিব এবং থার্ড যদি বলা হয় তাহলে প্রত্যয় আমার সবার ভিডিও ভালো লাগে এবং সবাই খুব ক্রিয়েটিভভাবে কাজ করে আমি আফ্রিদি কাজগুলো এবং কাজের স্পিডগুলো এটা আমার কাছে খুব ভালো লাগে সো আমার কাছে one of the best Tohid Afridi next আবার খুলনার মেহেদি হাসানের কাছে যাবো এবং মেহেদি হাসান বলছেন ফেভারিট ফুড কি আমার ফেভারিট ফুড যদি বাসার কথা বলো তাহলে পায়েস এবং যদি বাইরের কথা বলো তাহলে ফালুদা তো আমার খুব কাছের একটা ছোট ভাই এবং সে রোস্টিং ভিডিও স্টার্ট করতে চাচ্ছে নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছে তো সে আমাকে প্রশ্ন করছে রহিম হোসেন ব্রো তোমার চ্যানেলের নাম রাহান রাফ এন্টারটেনমেন্ট কেন তোমার এজ কত তো আমার ডেট অফ বার্থটা বলে দিচ্ছি বাকিটা আপনার অ্যানালিসিস করে নেন সবাইকে বলতেছি অনেকে আমার ডেট অফ বার্থ জানেন না দু ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ আর আমার চ্যানেলের নাম রাহানের এন্টারটেনমেন্ট কেন এই প্রশ্নটা শুধু রহিম তোমার একার না এই প্রশ্নটা অনেকের অনেকের প্রশ্ন এবং অনেকে আজ করতে পারে এবং অনেকে করতে চেয়েও করে না এবং অনেকে করতে চায় না তো আমি তাদেরকে এবং সবাইকে বলবো যে আমার ছোট ভাইয়ের নাম রাহান রাফি এবং আমি এই চ্যানেলটা আমি আসলে রাহান রাফি এন্টারটেনমেন্ট অন্য নামে খোলা এবং এই চ্যানেল নিয়ে অনেক মানে স্বপ্ন ছিল তো রাহান রাফি মাল্টিমিডিয়া এবং অনেক অ্যানালাইসিস করে আমি রাহান রাফি এন্টারটেনমেন্ট ফাইনাল করছি সো আমার চ্যানেলের নাম ছোট ভাইয়ের নামে রাখা হয় হ্যান্ড রাফি এন্টারটেনমেন্ট এবং আমার নাম রাফি রাজশাহী থেকে ওয়াহিদ আফ্রিদি লিখছে ইউটিউব কেন করছো ব্রো আমি ভালো একটা পর্যায়ে যাওয়ার জন্য এবং ভালো একটা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ফ্যান্স ফলোয়ার্সের ভালোবাসা পাওয়ার জন্য আমি ইউটিউবিং করছি এবং সবার ভালোবাসা পাওয়ার জন্য আমি ইউটিউবিং করছি লাকসেমপুর থেকে বাসিরাতুল নুসরাত আপু লিখছেন হেটার্সদের খারাপ কথা শুই না কখনো ইউটিউবিং ছাড়তে ইচ্ছা করছে না আসলে আমি এটা বলবো একটা কথা যে ফার্স্টে ফার্স্টে যখন আমি ইউটিউবিং করি তখন আসলে হেটার্সদের কথা শুনলে আমার ইউটিউব থেকে ব্যাক করতে ইচ্ছা করছে বাট এখন করে না তার কারণ এখন আমি একটা জিনিস ফলো করি এবং আমি একটা জিনিস দেখতেছি বা মনে করি যে আমার হেটার্সদের থেকে আমার ফ্যান্স বেশি এই কারণে ফ্যান্সের ভালোবাসার জন্য হেটার্সদের কথা মনে করার মতন টাইম আমার কাছে নেই সো আমি হেটার্সদের কথা নিয়ে ইউটিউব ছাড়া তো দূরের কথা মন খারাপ এক সেকেন্ডের জন্য করি মালয়েশিয়া থেকে রাসেল আহমেদ ভাই লিখছেন খুবই কাছের একজন ভাই এবং তহিদা বিলি ব্রোয়ের খুবই কাছের লোক রাসেল আহমেদ ভাই লিখছেন বেশি কিছু বলার নেই জাস্ট বলবো গুহার ব্রাদার আর তোমাকে বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার হিসেবে দেখতে চাই অ্যান্ড অলওয়েজ পাশে আছি গুহার ব্রাদার লাভ আমি জানি আপনি আমাকে কতটা সাপোর্ট করেন আর আপনি আমাকে মালয়েশিয়াতে আসতে বলছেন এবং আপনার বাসায় দাওয়াত দিয়েছেন এবং আমি অনেক খুশি হয়েছি এটার জন্য যে দাওয়াত দিয়েছেন ইনশাল্লাহ আমি একদিন মালয়েশিয়াতে আসবো এবং মালয়েশিয়াতে আপনার সাথে জোস একটা ব্লগ নিয়ে আসবো এটা আমার অনেক ইচ্ছা তার আগে যদি টেন কে সাবস্ক্রাইব হয়ে যায় আমার আমি আরও অনেকটা হ্যাপি হবো অনেকটা ইন্সপায়ার্ড হবো আর আমি জানি আমি বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার হতে পারবো না কারণ বাংলাদেশের নাম্বার ওয়ান এবং অনেক ক্রিয়েটিভ ইউটিউবার আছে তাদের উপরে আমার ওঠার আসলে এটা কোনোদিন পসিবল না বাট আমি তাদের আশেপাশে থাকতে চাই এটাই আমার কাছে অনেক কিছু এবং এইটাই আমার সত্য তো লাশিমপুর থেকে বাসের রাজুল নুসরাত আপু লিখছেন যদি বলা হয় গান ইন্সপিরেশন পেয়ে ইউটিউবিং শুরু করা হয়েছে তাহলে অ্যান্সারটা কি পাবো অবভিয়াসলি আপনি অ্যান্সার পাবেন ফার্স্ট বলবো আমি ফ্যামিলি ইন্সপিরেশন পেয়ে আমি ইউটিউবিং স্টার্ট করছি আর নেক্সট বলবো আমার কিছু সংখ্যক ফ্রেন্ড সার্কেল আছে কিছু সংখ্যক এক দুইজন ফ্রেন্ড আছে যাদের ইন্সপিরেশনে আমি আসলে ইউটিউবিং এ আসছি আর তারা খুবই কাছে এখনো পর্যন্ত আমাকে খুব ভালোবাসে এমন একজন প্রশ্ন করছেন জ্ঞানী একজন মানুষ এবং খুলনা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বাপ্পি খান ভাই একজন জার্নালিস্ট সে লিখছেন তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভাইজান আমার ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের মতন গার্জিয়ানদের সাথে থাকতে চাই এবং আপনারা আসলে এতটাই ভালোবাসেন আপনি জিরিবাবু ভাই লাভ ইউ সো মাচ আর এভাবে আপনাদের সাথে থেকে আমার ভবিষ্যৎ পরিকল্পনাটা আপনাদের হাতে আপনারা এখন যেভাবে কাজ করতেছেন এবং আমিও আপনাদের সাথে থেকে এই কাজটা করতে চাই এবং এইখানে সবার উপকার এবং সবার পাশে দাঁড়াতে চাই এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা থ্যাংক ইউ সো মাচ বাকি খান ভিডিও ইউটিউব চ্যানেলের ওনার এমডি সিবাদ আহমেদ ভাই এখন পর্যন্ত তুমি তোমার ইউটিউব চ্যানেল থেকে কত টাকা লাভ লাভ ইউটিউব চ্যানেলে আমার এখনো মনিটাইজেশন হয় নাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে গেলে আমি একটা গেমস খেলবো যে গেমসে যে উইন হবে তার জন্য থাকবে একটা স্পেশাল উপহার যাকে বলা হয় ইংলিশে গিফট এটা আমি আমার পক্ষ থেকে দেবো তামিম ইকবাল দিসান তুমি কার ইন্সপিরেশন পেয়ে ইউটিউবিং শুরু করছো হ্যাঁ আমি আসলে ফ্যামিলি ইন্সপিরেশন পেয়ে ইউটিউবে স্টার্ট করছি ফার্স্ট টাইম এবং সেকেন্ড বলবো আমার কয়েকটা ফ্রেন্ড সার্কেল আছে এক থেকে দুইজন আমি বলবো এক থেকে দুইজন মেনশন করতে পারতেছি না নামটা যাদের ইন্সপিরেশন পেয়ে আমি আসলে ইউটিউবিং এ আসি এবং ইউটিউবিং শুরু করছি ফরিদপুরের খুব ভালো একজন ব্লগার এবং ইউটিউবার অনেকেই চিনেন আমার এই ইউটিউবার ভাইকে এবং অনেকেই তার ফ্যান্স আছেন আমি সেটা জানি এবং আমার ফেসবুকে অ্যাড আছেন সাইমাম সাজিদ ভাই তুমি তোমার ইউটিউবের প্রথম ইনকাম দিয়ে কি করবা আমি আমার ইউটিউবের প্রথম ইনকাম দিয়ে আমি প্রথমত গরিবদের হেল্প করব নেক্সট সবাইকে ট্রিট দেব থার্ড আমি আমার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাব ফাইনালি আমার কলিজার দোস্ত M S B Bayezid so আমাকে অনেকগুলো অনেকগুলো প্রশ্ন করছে সবগুলোর অ্যান্সার আমি দেবো অবশ্যই অবশ্যই একটাও ইগনোর করবো না তোমার ড্রিম কি স্বপ্ন তুমি জানো আমার স্বপ্ন কি এবং আমি ভিডিওতে বলছি আমার স্বপ্ন আমার এটাই স্বপ্ন যে ফ্যান্স ফলোয়াররা আমাকে ভালোবাসবে এবং আমি এটা নিজ চোখে দেখবো এটাই আমার স্বপ্ন তুমি কি কি কন্টেন্টে ইউটিউব ইন করতে চাও আমি ফার্স্ট তো ব্লগ নিয়ে ইন করছি নিজের কন্টে যদি কোনো গান করতে পারি তখন আমি সেগুলো কাভার করব আর যদি না পারি তাহলে ব্লগিং ডকুমেন্টারি এবং যতটুকু পারি ইসলামিক ফ্লেভারে কোনো কাজ করার ট্রাই করব এবং এর জন্য এমএসবি বাইজিদের হেল্প আমার লাগবে so help me Khulna Daulatpur থেকে সুন্দরী একটা মেয়ে আমার খুব কাছের একটা ফ্রেন্ড এবং খুব এক কথা বলবো যে কলিজার ফ্রেন্ড আমাকে পরিমাণে আসলে ভালো জানে আমি এটা বলবো ভালোবাসে বলবো না তখন আবার গার্লফ্রেন্ড হয়ে যাবে এটা সমস্যা আছে ভালো জানে বলবো রাইসা ইভা ফিউচারে কি ইচ্ছা আছে ইউটিউবে থাকবা নাকি জব আমার ফিউচারে ইচ্ছা আছে ইউটিউবে থাকবো এবং পাশাপাশি জব মানে বিজনেস করব আমার এইটা ইচ্ছা আছে কুমিল্লা থেকে আমার খুব কাছের একটা আপু বড় আপু আমি তাকে খুব সম্মান করি সুস্মিতা মজুমদার আপু কুমিল্লাতে সবচেয়ে বেশি ভালো সময় কোনটা ছিল কুমিল্লাতে সবচেয়ে ভালো সময় ছিল চান্দিনাতে এটা হলো ইউসুফ বাসায় খুবই সুন্দর ছিল ঘুমাইতাম ঘুম থেকে উঠতাম আসলে সাতটা আটটার দিকে এবং নাস্তা করতাম কি সুন্দর মানে সকাল একটা ওয়েদার খুব ভালো লাগতো এবং অনেকে ছিল যে আড্ডা দিত শাহ আলম ভাই লিখছেন ভাইয়া আপনার প্রেমিকা কয়টা আছে আমার মনে হয় এটা কয় আছে বলতে কয়টাই বুঝাইছে আসলে আমার গার্লফ্রেন্ড নাই কয়টা তো পরের কথা যদি অনেকগুলো হয় ইগনোর ইগনোর ফাইনালি আমার আরেকটা আপু ঢাকা মিরপুর এগারো থেকে আকাশের বোন মাহিয়া চৌধুরী আপু লিখছেন ইরফান শাহ রাব্বি তোমার ইউটিউবের বয়স কত তুমি কত সাল থেকে ইউটিউবিং করো তোমার চ্যানেলের টিম মেম্বার কয়জন আমার রাহান রাবি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের বয়স এক বছর এক বছর দুই মাস হচ্ছে মেবি আমার টিম মেম্বার নাই একটা ফ্রেন্ড আছে খুব ভালোবাসে এবং সে টাইম দিতে পারে না বাইরে থাকে খুলনার বাইরে আর হ্যাঁ আমি আমার টিম মেম্বার মনে করি ঢাকার আকাশ আর ব্রাহ্মণবাড়িয়ার এম এস বি বাইজিৎকে এই দুইটা মানুষ আকাশ আর এম এস বি বাইজিৎ আমাকে এত পরিমাণ ভালোবাসে সাপোর্ট করে আমি আমার ইউটিউব চ্যানেলের মেম্বার আমি তাদের মনে করি মন থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে ফাইনালি কলকাতা থেকে এম এস মোজাব খান ভাই লিখছেন ভাইয়া একটা কথাই বলতে চাই তুমি অনেক সুন্দর কিউট একটা ছেলে তোমার কথাগুলো অনেক সুইট আর তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে আমাকে সব সময় পাশে পাবে এর মধ্যে কিছু লিখতে গেছিল মন দিয়ে ইউটিউব চালিয়ে যাও একদিন অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ আর একটাই দাবি তুমি আর আমি মিলে একটা বাংলাদেশ ইন্ডিয়ার ব্লগ করবো ইনশাআল্লাহ অবভিয়াসলি অবভিয়াসলি আমার একটা ইচ্ছা আছে যে তুমি কলকাতা থাকো অ্যান্ড আমি বাংলাদেশে থাকি আমার একটা ইচ্ছা আছে যে তোমার সাথে আমার সাথে একটা কোলাবরেট কাজ হবে যেটা কলকাতা এবং বাংলাদেশ নিয়ে তোমার আর আমার চ্যানেল নিয়ে একটা কোলাবরেট ভিডিও হবে সো এটার জন্য ওয়েট এবং আমি যদি কলকাতা আসি তোমার কাছে আসতেছি আমার জন্য ফালুদা রেডি রাখো আমি কিন্তু ফালুদার জোস খাই ভাই মালদ্বীপ থেকে এমডি আহমেদ হোসেন ভাই লিখছেন তোমার জন্য দোয়া রইল thank you so much love you so much Narayanganj থেকে মোহাম্মদ হিমেল আমার খুব কাছের একটা দোস্ত সে লিখছে আমাদের এলাকায় এসে কেমন ফিল করো কিসের ভয় পাও সবচেয়ে বেশি নারায়ণগঞ্জ এসে তোমাদের ওখানে গেলে আমি একটু গ্যাং গ্যাং মানে একটা জোস লাগে আমার কাছে কারণ যখন আমি ফুকুর বাসা থেকে বেরোই তখন আসলে মানে একটা ফিল যে তোমরা এতগুলো ফ্রেন্ড প্রায় দশ পনেরো জন ফ্রেন্ড একসাথে যখন রাস্তা থেকে হাঁটো এবং আমিও তোমাদের সাথে হাঁটি আমার নিজের কাছে মনে হয় যে কর্মজন একটা মানে ফিলই আলাদা ফিলই আর হ্যাঁ আমি কিসের ভয় পাই আমি আসলে ভয় পাই হচ্ছিল যে নারায়ণগঞ্জের কিছু sweet sweet no no no no Ariyan Chowdhury ঢাকার ব্লগার ঢাকা গাজীপুর বোর্ড বাজার থেকে আরিয়ান চৌধুরী ভাই আমি তোমার ফ্যান তোমার ভিডিওগুলো আমার ভালো লাগে আমি তোমাকে কিছু কোয়েশ্চেন করতে চাই এবং অলরেডি কোয়েশ্চেন করছো এগুলোর অ্যান্সার তুমি পাও ফার্স্ট ইউটিউব জগতে তুমি কিসের জন্য আসছো আমার স্বপ্ন পূরণ করার জন্য এবং আমি ফ্যান্স ফলোয়ারের ভালোবাসা করার জন্য গরিব গরিব পাশে দাঁড়ানোর জন্য যাতে আমি সবার পাশে দাঁড়াতে পারি সেকেন্ড তোমার ফিউচার প্ল্যান কি ইউটিউবে কাজ করা হ্যাঁ আমার ফিউচার প্ল্যান ইউটিউবে কাজ করে কিন্তু পাশাপাশি যদি কোনো বিজনেস করতে পারি থার্ড ইউটিউবে কাজ করে তুমি কেমন ফিল করো অ্যান্ড কখনো এটার জন্য বিরক্ত ফিল করছো ইউটিউবে কাজ করে আমি ভালো ফিল করি মাঝে মাঝে তো হেটার্স আসবে এবং মাঝে মাঝে হিট তো মানুষ করবে মাঝে মাঝে মানুষ বাজে বাজে কথা বলবে এটা কোনো ব্যাপার না এসব নিয়ে ভাবার টাইম আমার নেই আমি ফ্যান্সদের ভালোবাসা পেতেছে এবং তোমার মতন ভালোবাসার মানুষ আমি চাই এবং এরকম মানুষ যেন হাজার হাজার হয় এবং তাদেরকে নিয়ে যেন কাজ করতে পারি পরবর্তী হলো ইউটিউবে কাজ করতে গেলে আমি বিরক্ত ফিল করি না আসলে বিরক্ত ফিল যদি করি তাহলে আসলে কন্টেন্ট ক্রিয়েট করা যাবে না ফর ইউটিউবের জন্য ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পাও চোজ ব্রো চোজ ফাইভ তোমার ফেভারিট ইউটিউবার কে আমার ফেভারিট ইউটিউবার হলো সবাই জানে এবং ফ্রেন্ডস সবাই জানে এবং আমি নিজের থেকে আমি বলতেছি আমার কাছে তৈদা প্রীতি ব্রোকে খুব ভালো লাগে আর তৈদা প্রীতি ব্রো হলো আমার কাছে ফেভারিট একজন on the best YouTuber Ariyan Chowdhury last প্রশ্ন সিক্স তোমার কি জিএফ আছে ভাই প্রশ্নটা না করলে না আসলে এটা অনেকগুলো প্রশ্ন চলে গেছে নাই ভাই জিএফ নাই আমি খুঁজতেছি দেখো তোমার গাজীপুরে যদি আমাকে কোনো জিপ টিপ দিতে পারো যদি গাজীপুরে এমন কোনো কেউ থাকে যে আমাকে লাভ করার আদনান সাকিব লিখছে ভাই আপনার ফিউচার প্ল্যান কি আমার ফিউচার প্ল্যান ইউটিউবে কাজ করা এবং বিজনেস করা আদনান সাকিব ভাই আপনার ক্রাশকে আপনি বাংলাদেশে কোন অ্যাক্টরের মুভি লাইক করেন বেসিক্যালি আমি বাংলাদেশে কোনো মুভি ওইভাবে দেখি না যদি অ্যাক্টরের কথা বলেন বাংলাদেশে তাহলে আমি সিএমকে বেশি লাভ করি এবং সিএমের আগে যদি সিয়াম সেকেন্ড বলবো আর সিএমের আগে আরফান ইস্যু আরফান ইস্যু জোস অ্যাক্টিং করে এবং ওইভাবে মুভি অ্যাক্টরের কথা বলছেন অবশ্য যে মুভি অ্যাক্টর না বাট আমি ওইভাবে কোনো মুভি অ্যাক্টরের কথা যদি বলেন তাহলে সিয়াম আর যদি ওরকম একদম অ্যাক্টর পছন্দ করি অ্যাক্টিং পছন্দ করি তার ভিতরে আরফান ইস্যু আর হ্যাঁ আমার ক্রাশ হলো তানজিন তিশা ওর নাটকগুলো আমার খুব ভালো লাগে তানজিন তিশা আপুকে ধন্যবাদ এত সুন্দর সুন্দর নাটক আমাদের গিফট দেওয়ার জন্য এছাড়া আহমেদ লিখছেন ভাই জিএফ কয়টা আছে ভাই একটাও নাই ভাই একটাও নাই ভাই যদি একটা দিতে পারো ভাই খুব খুশি হইতাম এছাড়া আহমেদ ভাই লিখছেন কয়টার সাথে ব্রেকআপ হয়েছে ভাই জিএফ নাই তো ব্রেকআপ হবে আগে একটা জিএফ নিয়ে ব্রেকআপ করে তারপরে নেক্সট আগে একটা জিএফ বানাই দেন ওইটার সাথে ব্রেকআপ করি তারপরে কি হবে ভিডিও পার্ট টুতে বলবো যে ব্রেকআপ কয়টা হয়েছে ওকে ফাইনালি খুলনা থেকে আমাকে ইব্রাহিম ইসলাম লিটল নিক্সেন স্টাডি কোন পর্যন্ত করছো অ্যান্ড কেন স্টাডি অফ করে দিলা হ্যাঁ অনেকেই জানে না আমার আসলে আমি আসলে স্টাডি করি না অনেকে এটা জানেন না তো তাদের জন্য বলতেছি আমি স্টাডি করি না আর স্টাডিটা অফ করছি এমনই একটা কারণে যেটা আসলে এখন যদি আমি বলতে যাই আমি প্রথমত আমি ইমোশনাল পড়বো সেকেন্ড ভিডিওটা লং হবে এবং এই কিউএনএ ভিডিওটা সবাইকে মানে হ্যাপি রেখে কাজটা আসলে এই ভিডিওটা করার জন্য কিউনে ভিডিওটা সবাইকে হ্যাপি রেখে করার জন্য আসলে এটা বলে আমি আমার মনটা খারাপ করতে চাই না বাট আমার স্টাডি নাই বাট আমি স্টাডি স্টার্ট করতে চাচ্ছি সেটা হলো যে কম্পিউটার অপারেটিং সিস্টেম নিয়ে স্টাডি করতে চাচ্ছি সেকেন্ড প্রশ্ন তোমার জীবনের চেয়ে কাকে বেশি ভালোবাসো জীবনের চেয়ে আমি আমার ফ্যামিলিকে বেশি ভালোবাসি এবং ফ্যামিলির মধ্যে আমার আম্মু সব থেকে বেশি আর আসলে ওইভাবে তো ভালোবাসা মাপা যায় না আমি সবাইকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি সবাইকে সমান চোখে দেখি এটাই আর আমার আম্মু আমার পৃথিবী আমার আম্মু আমার সব থার্ড প্রশ্ন শেষ কবে কান্না করছেন কেন শেষ কবে কান্না করছি আমি শেষ আমি আসলে একদিন কান্না করছি সেটা হলো আমার আম্মাজন যেদিন হসপিটালে ছিল এবং শেষ আমি যেদিন কান্না করছি সেটা হলো আমার আম্মাজন যেদিন হসপিটালে ছিল এবং সেই দিনগুলো খুব খারাপ যাচ্ছিল প্রত্যেকটা রাত্রেই আমি কান্না করছি এটাই আসলে আমার শেষ কান্না ছিল এই গল্পটা মানে আমার যান কিভাবে আসলে অসুস্থ হয়েছে বা কেমন কি এই গল্পটা একজন জানতে চাইছিল আমাকে ইনবক্সে কল দিয়ে তো তাকে আমি বলছি আমার খুব কাছের একজন মানুষ তো তাকে আমি বলছি এবং তখন বলতে যেও আমি কান্না করে ফেলছি আর আমার লাস্ট কান্না হয়েছে দুই দিন আগে চার নম্বর প্রশ্ন আমাদের রূপসার ট্যুরটা কেমন ছিল অ্যান্ড আবারও কি চাও এমন দিন অবভিয়াসলি আমি এরকম দিন চাই এবং রূপসার ট্যুরটা জোস ছিল জোস ফাইনালি প্রশ্ন করতে করতে লাস্ট পর্যায়ে চলে আসছি লাস্ট শেষ প্রশ্ন শেষ একজন প্রশ্ন করছে তো শেষ প্রশ্নটা করে আমি আমার এই ভিডিওটা আজকের জন্য শেষ করব থার্ড প্রশ্ন থার্ড প্রশ্ন লাইফে কি এমন কেউ আছে যে কিনা তোমার সব সময়ের খেয়াল রাখে লাইফে এমন কেউ আছে নাকি যে আমার খেয়াল রাখে অবভিয়াসলি আমার ফ্যামিলি আমার খেয়াল রাখে ফার্স্ট আর সেকেন্ড হলো যে যদি ওরকম কেউ থাকে তাহলে আমি অবশ্যই বলবো হ্যাঁ আমার অবশ্যই আছে লাইফে এমন কেউ আছে আমার অবশ্যই সে আমার খেয়াল রাখে সো তার জন্য রইল ভালোবাসা আর আমার প্রতিদিনে তো আমার খোঁজ খবর নেয় I love you so much চার নম্বর প্রশ্ন ফেভারিট খাবারের নাম কি ঘরের ভিতরে যদি কোনো ফেভারিট খাবার থাকে তাহলে পায়েস আর যদি বাইরে থাকে তাহলে ফালুদা আর এই প্রশ্নের জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না আর যে প্রশ্নটা কত ইয়ার পর বিয়ে করবা আচ্ছা কত ইয়ার পর জন্য বিয়ে করবো প্লিজ সাবস্ক্রাইব করেন আর এই অ্যান্সারটা আমি দিতে পারলাম না